আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আমি গুগলের একটা অ্যামাজিং ফিচার্স নিয়ে হাজির হয়েছি যে ফিচার্সটা আসলে খুবই ইন্টারেস্টিং তো আপনি যখন কোনো ফোন নাম্বার আপনার ফোনে সেভ করেন তো ফোন নাম্বার সেভ করার পরে এমনও হয় যে আপনার সিমটাও নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে বা এমনও হয়ে যায় যে আপনার অজ্ঞতাবশত আপনি হয়তো বা আপনার নাম্বারগুলো সবগুলো ডিলিট করে ফেলছেন হ্যাঁ, বা এমন হয় যে নাম্বারগুলো রিমুভ হয়ে গেছে এমন কিছু ভাইরাস ঢুকছে তো তার কারণে তো আপনারা নাম্বারগুলো রিকভার কিভাবে করবেন বা আপনাদের রিকভার করা খুব জরুরি হয়ে পড়ে যখন তখন আপনাদের যা করণীয় আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যা করবেন আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড দেবেন অ্যাপস ডাউনলোড দেবেন লিখবেন যে গুগল কন্ট্যাক্টস এটা একটা গুগলের ফিচার্স তো গুগল এটাকে ট্র্যাক করে নেবে গুগল কন্ট্যাক্ট তো গুগল কন্ট্যাক্ট নামে সার্চ দিলেন দেওয়ার পরে দেখেন এখানে দেখতে পাবেন কন্ট্যাক্টস দে গুগল এলএলসি তো আপনি এটা ওপেন করবেন দেখেন ওপেন করলেন ওপেন করার পরে এখানে কিন্তু আপনার নাম্বারগুলো আছে দেখেন এখানে নাম্বারগুলো আছে তো আপনারা যে কোনো নাম্বার সেভ করেন এটা কিন্তু আপনার এই মেইলের আন্ডারে দেখেন এই মেইলের আন্ডারে গিয়ে অটোমেটিক সেভ হয়ে থাকবে তো যখন আপনি এটা অন করবেন মানে সব ফোনে থাকে না তো যে যে ফোনে থাকে সেটা তো তাদের কোনো সমস্যা নাই তো জাস্ট এটা আপনারা কী করবেন auto sync is off tap turn on শুধু এটা অন করবেন অন করে রাখবেন আপনার নেট কানেকশনটা শুধু চালু রাখবেন যখন কারো নাম্বার সেভ করবেন আপনার ফোনে যেমন কারো একটা নাম্বার সেভ করবেন এখান থেকে কারো একটা নাম্বার সেভ করলে দেখবেন যে এই নাম্বারটা এখান থেকে সেভ করলে আপনারা যখন সেভ করবেন নতুন কোনো একটা নাম্বার তো অটোমেটিকলি এখানে নাম্বারটা সেভ হয়ে যাবে ঠিক আছে এখানে নাম্বারটা আপনার গুগল ড্রাইভে বা গুগল কন্ট্যাক্টসে এটা সেভ সেভ হয়ে যাবে আপনি পরবর্তীতে যখন গুগল কন্ট্যাক্টসে ঢুকবেন বা আপনার জিমেইলে ঢুকবেন বা ড্রাইভে ঢুকবেন তখন কিন্তু আপনি এটা দেখতে পাবেন তো নাম্বারগুলো এভাবে আপনি কালেক্ট করে রাখতে পারেন যদিও মানে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে তো গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে মানে আপনারা অনেক ইম্পর্টেন্ট কাজ করেন বা অনেকে ইম্পর্টেন্ট পার্সন আছে যাদের নাম্বার সেভ রাখাটা সবসময় জরুরি তো এমনও হয় যে সব নাম্বার তো আর মনে রাখা সম্ভব হয় না তো কার্যক্ষেত্রে এটা করতে হবে তো দেখেন আমি যা করছি তো এই ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে আপনার কোনো ফোন নাম্বার আর হারিয়ে যাবে না যদি হারিয়েও যায় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনার জিমেলটা আপনার মনে রাখতে হবে পরবর্তীতে আপনি এভাবে কালেক্ট করতে পারবেন এটা আপনার জন্য খুবই একটা উপকারী হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং সব মিলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ